আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলুন শুরু করা যাক আমাদের ইসলামী সাধারণ জ্ঞানের তেরো নম্বর পর্বের প্রথম প্রশ্ন হজ ইসলামের কততম স্তম্ভ উত্তর হজ ইসলামের চতুর্থতম স্তম্ভ প্রশ্ন হজ কাকে বলে উত্তর নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে কতগুলো কার্যাবলীর মাধ্যমে কাবা শরীফ ও অন্যান্য নির্দিষ্ট স্থান প্রদক্ষিণ করাকে হজ বলে প্রশ্ন হজের মূল সময় কখন উত্তর জিলহজ মাসের আট থেকে বারো তারিখ পর্যন্ত প্রশ্ন হজ কাদের জন্য ফরজ উত্তর যার নিকট মক্কা শরীফ থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের অবশ্যকীয় খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে তার উপর হজ করা ফরজ প্রশ্ন হজের ফরজ কয়টি ও কী কী উত্তর হজের ফরজ তিনটি যথা ইহরম বাঁধা আরাফাতের ময়দানে অবস্থান করা ওয়াইতুল্লাহের তাওয়াফে জিয়ারত করা প্রশ্ন হজের ওয়াজিব কয়টা ও কী কী উত্তর হজের ওয়াজিব সাতটি যথা মিকাত হইতে ইহরাম বাঁধা আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা মুজদালিফার প্রান্তরে রাত যাপন করা আইয়ামে তাসরিকে রাতগুলো মিনায় কাটানো মাথা মুন্ডানো বা পূর্ণ মাথায় সমস্ত চুলের আগা কেটে ফেলা তিন জামড়ায় পাথর নিক্ষেপ করা বিদায়িতা অফ করা প্রশ্ন ইহরাম বাঁধার স্থানকে কি বলে উত্তর ইহা স্থানকে মিকাত বলে প্রশ্ন বাংলাদেশিদের জন্য মিকাত কোনটি উত্তর ইয়ালামলাম নামক স্থান বন্ধুরা আজকে তাহলে এই অবধি পরের ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ